আমরা এখন শিখবো এই লেসনে why can not the search engine fingering out my site without SEO আমার ওয়েবসাইটটা আমি অ্যাসিও e ছাড়া অ্যাসিও e না করলে আমার কি বেনিফিট পাবো আর অ্যাসিও e করলে কি বেনিফিট পাবো search engine needed help search engine আমাকে অনেক ধরনের হেল্প করবে আমার সাইটটা খুঁজে পেতে to search engine improving technology and return the better result uses তো আমি বাংলায় বলি আমি একটা প্র্যাকটিক্যালি দেখাই উইদাউট এসিও e এবং e এসিওর মধ্যে পার্থক্য আমার কার লিখে সার্চ ছিলাম ঠিক আছে সার্চ দেওয়ার পর আমার রেজাল্ট পেজেসের সবচাইতে উপর দিকে দেখাবে আমার ওয়েবসাইটটাকে কার লেখা ওয়েবসাইটটাকে কারণ কিওয়ার্ডটা কি কিওয়ার্ড কার্স আমি যে কিওয়ার্ডটা লিখে সার্চ দিয়েছি ওই কিওয়ার্ডটা কার্স এবং এই ওয়েবসাইটের টাইটেলে কার্স এবং ইউআরএল এ কার্স লেখাটা তো সেই জন্য আমার কি আমাকে এই ওয়েবসাইটটা উপরে দেখাচ্ছেন যদি আমি একটা সিম্পলি আপনি এটা চিন্তা করেন আমি একটা কি প্রোডাক্ট প্রডিউস করলাম ফ্যাক্টরি দিলাম নতুন মেশিন যন্ত্র নিলাম প্রোডাক্ট র মেটেরিয়াল কিনে আনলাম প্রোডাক্টটা প্রডিউস করলাম দেন প্রোডাক্টটা প্রডিউস করার পর আমি কি বাজারেও চললাম কিন্তু মানুষ জানে না আমার কি এই নামে একটা কি প্রোডাক্ট আছে তো এসিওর e কাজ হচ্ছে কি জানানো তো আপনি যখন যত বেশি বিজ্ঞাপন দিবেন তত বেশি কি তত বেশি আমার ওয়েবসাইটটা সম্পর্কে জানতে পারবে আর যদি আপনারা না জানান জানবে থেকে সেল হবে থেকে আপনাকে কিনুক আর না কিনুক আপনাকে কি প্রোডাক্টটার প্রচারণা করতে হবে মানুষের নলেজে দিতে হবে যে অমুক নামে একটা প্রোডাক্ট আছে তো তদ্রুপ অনলাইনের বাসায় অ্যাসিওটো e এরকম দরকার আপনাকে কি অ্যাসিউ e করতে হবে সার্চ ইঞ্জিনের উপরের দিকে আসতে হলে এসিও না করলে আপনি ওয়েবসাইট বানাইলেন সুন্দর সুন্দর প্রোডাক্ট দিলেন এবং কি ওয়েবসাইটের সব কিছু স্ট্রাকচার আউটলুকিং সব কিছু ঠিক আছে কিন্তু আপনার এসিও করলেন না তো কোনো বেনিফিট আসবে বলে মনে হচ্ছে না কোনো বেনিফিট আসবে না তো আপনাকে কি অবশ্যই এসিওটা করতে হবে এসিও জানতে হবে না জানলে আপনার কোনো বেনিফিট আসবে না তো ধন্যবাদ সবাইকে